শুক্রিয়া জ্ঞাপন করব যে আল্লাহ সোবানা তালা মালিকিয়া উমিদ্দিন বিচার দিবসের মালিক যে আল্লাহ সোবানা তালা সমগ্র জীবকে সৃষ্টি করে তার বাসস্থানের এবং রুজির ব্যবস্থা করেছেন তারই বারগায়ে শুক্রিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ অতপর তারই প্রিয় হাবিব সমগ্র মানব জাতির শিক্ষক সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ওপর শত কোটি সালাত ও সালাম বর্ষিত আমরা বলি আল্লাহ আমিন আজকে সংক্ষিপ্ত খুদ্বার বিষয় আত্মসাত উক্ত বিষয়ে তত্ত্ব এবং তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ আল্লাহ সুবাহতালা সুরা আল ইমরানের মধ্যে বলেন যে কখনোই কোনো নবী রাসুলদের জন্য এটা বৈধ নয় এটা সাজে না যে তারা আমানতের খেয়ালত করবে অর্থাৎ কোনো নবিরাসুলই আমানতের খেয়ানতকারী ন আল্লাহ সুবাহতালা এটার মাধ্যমে জাতিকে বোঝাতে চাইলেন যে আমানতের খেয়ানত কখনোই নবীর রসুলরা করতে পারে না তার মানে নবীর রসুলরা হচ্ছে মাসুম তারা পৃথিবীর বুকে দাওয়াতের কাজ করবে আর এই দাওয়াতের কাজ এর মাধ্যমে জাতি উপকৃত হবে তো যে দাওয়াত দিবে তার চরিত্র উত্তম হওয়া উচিত ঠিক তেমনই আল্লাহ সুমান সমস্ত নবী রসুলদের উদ্দেশ্যে এবং আমাদের শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উদ্দেশ্যে বললেন যে কখনোই কোনো নবী রসুলরা আমানতের খিয়ানত করে না তার মানে মানুষের পরকাল হারিয়ে যাওয়ার অন্যতম একটা মাধ্যম হচ্ছে আমানতের খিয়ানত করা পৃথিবীর বুকে মানুষ পাপ করবে আবার আল্লাহর কাছে তৌবা করবে এটাই ব্যাপার কিন্তু আল্লাহর কাছে তৌবা করে সমস্ত পাপ কিন্তু ক্ষমা হয় না তার মধ্যে অন্যতম একটা পাপ হচ্ছে আত্মসাত বা আমানতের খেয়ানত এই পাপটা পৃথিবীর বুকে কেউ যদি কারোর সাথে করে তো সে পাপ আল্লাহ ক্ষমা করবেন না সেই পাপ তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিতে হবে অতএব এটা খুবই ভয়াবহ একটা বিষয় যে পরকাল হারিয়ে যাওয়ার যতগুলো মাধ্যম রয়েছে তার মধ্যে অন্যতম একটা মাধ্যম হচ্ছে যে আমানতের খেয়ানত করা অর্থাৎ কারো সম্পদকে আত্মসাত করা আবু হুরারা রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে মানুষ যখন জেনা করে জেনা করা অবস্থায় তার ইমাম থাকে না মানুষ যখন রানিং জেনা করছে ওই অবস্থায় তার ইমান থাকে না একই হাদিসে রসুল সাল্লাহ সাল্লাম বলছেন মানুষ যখন চুরি অথবা ডাকাতি করে ওই চুরি করার সময় বা ডাকাতি করার সময় তার ইমান থাকে না একই হাদিসে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন যে মানুষ যখন আমানতের খেয়ালত করে কারো সম্পদকে আত্মসাত করে তো ওই মুহূর্তে তার ইমান থাকে না অর্থাৎ বোঝা গেল যে কোনো ব্যক্তি জেনা করা অবস্থায় যদি মারা যায় তাহলে সে জেনাকারী হিসাবে আল্লাহর কাছে প্রতিষ্ঠিত হবে তার ইমান থাকবে না অর্থাৎ বেঈমান হিসাবে আল্লাহর কাছে উপস্থিত হবে কোনো ব্যক্তি যদি চুরি করা অবস্থায় সেটা হতে পারে বিশাল বড় ব্যাংক লুট অথবা কারোর একটা গম চুরি হোক না কেন চুরি করা অবস্থায় কেউ যদি মারা যায় তাহলে সে আল্লাহর কাছে বেঈমান বলে প্রতিস্থাপিত হবে কেউ যদি আমানতের খেয়ালত অর্থাৎ কারোর সম্পদকে হাতিয়ে নিচ্ছে সেটা একটু হোক অথবা বেশি হোক এই অবস্থায় যদি মারা যায় আত্মসাত করে তো সেই ব্যক্তি যতই নিজে ইমানদার দাবি করুক না কেন আল্লাহর কাছে সে বেঈমান হিসাবে প্রতিস্থাপিত হবে হাদিস বোখারি মুসলিমের তার মানে বোঝা যাচ্ছে যে যারা আমানত এর খিয়ানত করে তারা ওই অবস্থায় মারা গেলে তারা বেঈমান হিসাবে আল্লাহর কাছে উপস্থিত হবে তার মানে তার থাকার জায়গা জাহান্নাম আবু হরাই রাজি আল্লাহ বলেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে মোনাফিকের মধ্যে তিনটি লক্ষণ দেখা যায় অর্থাৎ তিনটি চরিত্রের কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন যে এই তিনটি চরিত্র যদি কারোর মধ্যে থাকে তো তুমি তাকে ভাবতে পারো সে মোনাফিক সে কেমন কথা বললে মিথ্যা কথা বলে সে যখন কথা বলবে তখন মিথ্যা কথা বলবে সে যখন তার কোনো ওয়াদা করবে সেই ওয়াদাটাকে সে রাখবে না মানে আপনার টাকা দরকার আপনি একজনের কাছে গেলেন না তো এটা হচ্ছে মুনাফিকের একটা অন্যতম চরিত্র যে ও ওয়াদা করলে ভঙ্গ করে আর তিন নম্বর তার কাছে যদি কোনো আমানত রাখা হয় তো আমানতের খেয়ানত করে তার মানে এক কথা বললে মিথ্যা কথা বলে দুই ওয়াদা করলে ভঙ্গ করে তিন আমানত রাখলে তার খেয়ানত করে এই তিনটি কাজ যার মধ্যে থাকবে সে ব্যক্তি মধ্যে মুনাফিকই রয়েছে রসুল সাল্লাম আমাদেরকে তাই বোঝালেন হাদিস বুখারি মুসলিম তার মানে বোঝা যাচ্ছে যে আমানতের খেয়ানতকারী একটা ভয়াবহ পাপি কেননা রসুল সাল্লাম অপর হাদিসে বলেছেন যে মুনাফিকরা থাকবে জাহান নামের একেবারে নিচে মুনাফিকদের থাকার জায়গা জাহান্নামার একেবারে রয়েছে কাফের জাহান্নামে যাবে বেঈমান জাহান নামে যাবে কথা সত্য যে অমুসলমান সে জাহান নামে যাবে এ কথা সত্য কিন্তু তলদেশে থাকবে মুনাফিক মোহাম্মদ বললেন তার মানে ভয়ঙ্কর একটা পরিস্থিতি মুনাফিকদের জন্য যারা মুনাফেক তারা একেবারে জাহান্নামের সবচেয়ে নিম্ন প্রদেশে তারা অবস্থান করবে যেখানে আজাবের গতি হবে ভিন্ন তো আমানতের খেয়ালত এ বিষয়টা একটু খেয়াল রাখতে হবে আমরা ব্যক্তি জীবনে বাস্তব জীবনে সমাজ জীবনে রাষ্ট্রীয় জীবনে আমরা অনেক সময় মানুষের আমানতের খেয়ানত করে ফেলি জানতে অথবা অজান্তে কিন্তু এই পাপ আল্লাহর দরবারে গিয়ে ক্ষমা হবে না এই পাপ পৃথিবীতে থাকতে ক্ষমা নিতে হবে নইলে আপনার তাহাজ কাজে লাগবে না নইলে আপনার সিয়াম কাজে লাগবে না নইলে আপনার এত কষ্ট করে নামাজ পড়া এগুলো কোনোই কাজে লাগবে না যদি আপনার মধ্যে আত্মসাতী মনোভাব থাকে আপনি জেনে অথবা অজানে আত্মসাত করেন সাইদ ইবনু জাহিদ রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এই পৃথিবীর বুকে যদি কোনো ব্যক্তি জবরদস্তি জোর করে কারোর জমি এক হাত দখল করে অথবা আধ হাত জমি দখল করে তো রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে কিয়ামতের মাঠে তাকে ওই রূপ সাতখানা জমি তার কাঁধে তুলে দেওয়া হবে সাইদ ইবনু জাইদ রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে কেউ যদি দুনিয়ার বুকে জোর করে কারোর এক হাত জমি দখল করে সে মাস্তানি করে হোক কৌশলে হোক কেউ যদি দুনিয়ার মুখে কারোর এক হাত জমি দখল করে তো ওই রকম এক হাতের সমপরিমাণ সাতখানা জমি তার কাঁধের উপরে তুলে দেওয়া হবে তার মানে পরিবেশ পরিস্থিতি খুব ভয়ঙ্কর পরিবেশ পরিস্থিতি কত ভয়ঙ্কর এক হাত জমি নিয়েছেন ওই রকম সাতখানা জমিন এক হাত এক হাত এক হাত করে সাতখানা জমিন সাত হাত মানে তলে যে কতটা আছে আল্লাহ আলম পুরো জমি আপনার কাঁধের উপরে তুলে দেওয়া হবে আচ্ছা এই জমিটা কতক্ষণ ধরে তুলে দেওয়া হবে যতক্ষণ না পর্যন্ত সবারই বিচার শেষ হচ্ছে অতক্ষণ পর্যন্ত এই জমিটাকে কাঁধে নিয়ে ঘুরতে হবে তবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম অপর হাদিসে বলেন যে কিয়ামতের মাঠের একদিন সমান পঞ্চাশ হাজার বছরের সমান এই পৃথিবীর পঞ্চাশ হাজার বছর সমান কিয়ামতের মাঠের একদিন সব্বারের বিচার হবে আপনাকে কাঁধে জমি নিয়ে ঘুরতে হবে যদি কোনো ব্যক্তি কারোর এক হাত জমি জবরদস্তি জোর করে মাস্তানি করে নিয়ে নেয় কত বড় ভয়ঙ্কর পরিবেশ হতে পারে ইয়ালা রাজি আল্লাহ বলেন ইয়ালা একজন সাহাবি উনি বলেন যে আমি মোহাম্মদ সাল্লাহামকে বলতে শুনেছি এই পৃথিবীর বুকে কেউ যদি কারোর কোনো জমি এক বিগত অর্থাৎ অর্ধ হাত জমি এক বিগত এগেছে হাদিসে কথাটা যে এক বিগত জমি কেউ যদি কারোর আত্মসাত করে নেয় জবরদখল করে নেয় জোর করে নিয়ে নেয় সেই ব্যক্তিকে আল্লাহ সুমানা তালা কিয়ামতের মাঠে বলবে যে তুমি এখন খোড়ো এরকম খুঁড়তে খুঁড়তে খুঁড়তে খুঁড়তে সাত স্তবক জমি তাকে খুঁড়তে হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছে এক স্তবক জমি খুঁড়তে তার লাগবে পাঁচশো বছর মানে পাঁচ সাথে পঁয়ত্রিশশো বছর যাবৎ সে ওই জমি খুঁড়তেই থাকবে খুঁড়তেই থাকবে খুঁড়তেই থাকবে তারপরে সেই জমিকে একটা শিকল বানিয়ে দেবে শিকল চেন গরুর গলায় বা কুকুরের গলায় যে চেন দেওয়া হয় ওরকম শিকল বানিয়ে দেওয়া হবে আর ওই শিকল তার গলার মধ্যে পরিয়ে দেওয়া হবে এখন যতক্ষণ না বিচার হচ্ছে সবারই ততক্ষণ তাকে ওই শিকল নিয়ে ঘুরতে হবে শিকলে কি থাকছে সাত স্তবক জমি যেটা নিজে খুঁড়তে হবে নিজে পরিশ্রম করে খুঁড়ে তখন ওর গলায় পরিয়ে দেওয়া হবে এটা ইয়ালা ইবনে মুর্রা রাজিয়াল্লাহ এই কথা জাতির সামনে বললেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এভাবে বলেছেন তাহলে কত বড় ভয় ভয়াবহ পরিবেশ আবু হরেরাজিয়াল্লাহু বলেন যখন খাইবারের যুদ্ধ শেষ হয়ে গেল অনেক সাহাবিরা শহীদ হয়ে গিয়েছে তখন আরো কিছু সাহাবিরা তাদের লাশের পাশ দিয়ে যাচ্ছে আর বলছে মাশাল্লাহ সুবার আল্লাহ আল্লাহ আকবার এ তো শহীদ কেন বলছে ওই ব্যক্তি তো মারা গিয়েছে তাহলে তারা সুবান আল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ মানে আনন্দ প্রকাশ করে বলছে এ ব্যক্তি শহীদ কারণ কি শহীদ এই শব্দটা খুব কঠিন একটা শব্দ শহীদ মানেই জান্নাতি শহীদ মানে জান্নাতি যে ব্যক্তি শহীদ হবে সে জান্নাতে যাবে আর এই দুনিয়ার বুকে আজকে চণ্ডীদাস মারা যায় বলছে শহীদ আশ্চর্য দুনিয়া একটা হিন্দু মারা গিয়েছে বলছে শহীদ শহীদ বলে যে ব্যক্তি কালেমার পতাকে উঁচু করার জন্য মারা যায় সে তাকে বলা হয় শহীদ আর এখন দাস মারা যায় তাকে বলছে শহীদ মানে আশ্চর্য একটা দুনিয়া তো সাহাবিরা দেখছে আর বলছে মাসাল্লাহ সোহানাল্লাহ এ ব্যক্তি শহীদ মোহাম্মদ সাল্লাহ বসে আছেন কিছু বলছেন না আরেকটু আগে কি বলছে সোহানাল্লাহ এ ব্যক্তি শহীদ হ্যাঁ ফুলালুন শহীদুন ফুলালুন শহীদুন অমুক শহীদ অমুক শহীদ করতে করতে যাচ্ছে চট করে একজন ব্যক্তিকে বলছে আরে ইয়েও তো শহীদ একজন ব্যক্তিকে দেখে বলছে ইয়েও শহীদ তখন মোহাম্মদ সাল্লাম বলছে কাল্লা কখনোই নয় খবরদার তোমরা কাকে শহীদ বলছো তখন সাহাবিরা ঘাবড়ে গিয়েছে আরে আমাদের মোহাম্মদ সাল্লামের সাহাবি যুদ্ধ করতে সে কাফেরদেরকে শেষ করে নিজে শহীদ হয়ে গেল আর এ বলছে যে মোহাম্মদ সাল্লাহাম বলছে না এ শহীদ না তখন মোহাম্মদ সাল্লাহামের দিকে সবাই তাকিয়ে আছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছে আমি দেখতে পাচ্ছি জাহান নামের আগুনের মধ্যে তার দেহটা গনগন গনগন করে পুড়ছে সাহাবির অবাক ইনারা শহীদ ইনারা শহীদ ইনারা শহীদ কিচ্ছু বললেন না এর ব্যাপারে বললাম যে এই কথা কেন বললো তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন সোনো সাহাবিরা এ যখন গণিমতের মাল বন্টন করা হয়েছিল বন্টন করা হবে তার আগে একটা চাদর সে নিয়ে রেখেছিল একটা চাদর সে নিয়ে রেখেছিল একটা চাদরের দাম কত একটা চাদর সে নিয়ে রেখেছিল কিছু মনে করেনি চাদরটাকে একটা চাদর ব্যাস এরকম একটা চাদর সে নিয়ে রেখেছিল এই চাদরের কারণে আমি দেখতে পাচ্ছি জাহান নামের আগুন গন গন গন গন করে চাদরটা উপরে রয়েছে আর দাও দাও করে জাহান নামের আগুন জ্বলছে আমানতের খেয়ানত খুব কঠিন জিনিস খুব আবু রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাহ সাল্লামের একজন সাহাবি ছিল রসুল সাল্লাহ সাল্লামের একটা গোলাম ছিল চাকর ছিল হাদিয়া হিসাবে তিনি পেয়েছিলেন যার নাম হচ্ছে মিদাম তো মিদাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কোথাও যাবেন তার জন্য ঘোড়া রেডি করছেন বা উট রেডি করছেন তো ঘোড়া বা উটের উপরে যে হাউডাস থাকে বসার জায়গা ওই বসার জায়গাটাকে ঠিক করছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের গোলাম মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বাইরে বেরোবে তো তার ঘোড়াটা বা উটটাকে রেডি করছে যে হাউদাসটাকে রেডি করছে ঠিকঠাক করছে একটু মুছছে সব কিছু করছে ওর পরে মোহাম্মদ সাল্লাম বসলেন চট করে কোথা থেকে একটা তীর চলে আসলো এসে সেই ব্যক্তিকে লেগে গেল মিদামকে লেগে গেল সঙ্গে সঙ্গে পড়ে গেল স্পট ডেথ মারা গিয়েছে তখন সাহাবির এসে বলছে আরে এর কি সৌভাগ্য মোহাম্মদ সাল্লাহ সাল্লামের গোলাম মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চাকর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাজ করা অবস্থায় তার মৃত্যু হয়ে গেল এই ব্যক্তি জান্নাতি তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছে না খবরদার যাকে তাকে তোমরা জান্নাতি বলো না এই ব্যক্তি জাহান্নামি সাহাবির আতঙ্কিত হয়ে গেলেন আপনার চাকর আপনার কাজ করার অবস্থা মারা গিয়েছেন আপনি বললেন জাহান্নামি মানে এটা কেমন কথা তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন যখন গণিমতের মাল বন্টন করা হয়েছিল ওই সময় এই ব্যক্তি একটা চাদর আমাকে না বলে রেখেছিল আমি দেখতে পাচ্ছি যে ওই চাদরটা জাহান্নামের আগুনে তাকে গন গন গন করকে দাও দাও করে জ্বালাচ্ছে সাহাবিরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন সঙ্গে সঙ্গে যে সাহাবিরা ছিটকে এদিক ওদিকে চলে গেলেন একজন সাহাবির এসে বলছে আল্লাহ রসুল আর হাতে ছিল একটা অথবা দুটো স্যান্ডেলের ফিতা এক টাকা দাম কিংবা তারও কম পুরনো একটা স্যান্ডেলের ফিতা একটা অথবা দুটো স্যান্ডেলের ফিতা তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছে শুনে রাখো কেউ যদি একটা স্যান্ডেলের ফিতা আত্মসাত করে তার থাকার জায়গা জাহান্নাম একটা স্যান্ডেলের ফিতাকে যদি আত্মসাত করে তার থাকার জায়গা জাহান্নাম এখানে আপনাদেরকে একটু থামিয়ে দিয়ে আর একটা হাদিস আমি বলবো তারপরে আমি দুনিয়া বিষয়ে আসছি একটু খেয়াল করেন আবু হুরাই রাজিয়াল্লাহ বলেন রসুল সাল্লাহ সাল্লাম যখন যুদ্ধে থেকে ফিরে আসতেন একটা জায়গায় বসতেন বসে বিলালকে বলতেন বিলাল যাও তুমি ঘোষণা দাও কার কাছে যুদ্ধের কি মাল রয়েছে নিয়ে আসতে মাল জমা হয়ে গেল তার মধ্যে কিছু অংশ বাইতুল মালের জন্য আলাদা করা হলো করার পরে মোহাম্মদ সাল্লাম এবার সাহাবিদের মধ্যে বন্টন করছেন মাল সাহাবিদের মধ্যে একে একে একে একে মালগুলাকে বন্টন করে দিচ্ছেন তো বন্টন যখন প্রায় শেষ তখন একজন সাহাবি এসেছেন এসে বলছেন যে আল্লাহ রসুলাম এ দেখেন আমার হাতে যে ঘোড়ার লাগামটা আছে পশমের এই ঘোড়ার লাগামটা নেন তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছে আচ্ছা বিলাল ঘোষণা দেয়নি তো বলছে জি তিনবার ঘোষণা দিয়েছে যার কাছে যা মাল আছে সব জমা করো তো ওই সময় তুমি কোথায় ছিলা এখন নিয়ে আসছো মানে ওই সময় তুমি কোথায় ছিলাম দেখেন হয়তো দশ মিনিট হয়েছে জমা হওয়া পাঁচ মিনিটে মাল বন্টন করা হয়ে গেছে বাইতুল মালকে দেওয়া দেওয়া হয়েছে এখন মানুষকে দিচ্ছে মানে দশ মিনিটের ব্যাপার তো বলছে যে তোমাকে কি বিলাল ঘোষণা দেয়নি বলে জি দিয়েছে তিনবার তো তুমি কি করছিলে তো বলছে আমি ওই সময় মানে ব্যস্ত ছিলাম এই সেই ইত্যাদি ওজোর দেখেছে ওজোর মানে আমতা আমতা করে কিছু বলার চেষ্টা করেছে তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছে জি এ মাল আমি নিব না এই মাল আমি নিব না এই মাল তুমি কিয়ামতের মাঠে নিয়ে উঠবা চলে যাবে এখান থেকে এই মাল তুমি কিয়ামতের মাঠে নিয়ে উঠবা দশ থেকে পনেরো মিনিট বাদ ঘন্টা লেট হয়েছে তার পৌঁছাতে সে বলছে আল্লাহ রসুল আমি এই কাজে সেই কাজে ছিলাম মোহাম্মদ সাল্লাম যে জিনা গণিমতের মাল এটা এটা আমি নিতে পারবো না তুমি কিয়ামতের মাঠে সামলিও এটাকে আমি কিছু করতে পারবো না তোমার বলতে চাইছি যে আমরা বিভিন্ন জনা বিভিন্ন বিভিন্ন জায়গায় যুক্ত কেউ ব্যবসায় কেউ নিজের কাজে কেউ অফিসে কেউ আদালতে পৃথিবীতে বহু মানুষ বহু রকম কাজে যুক্ত রয়েছে মোহাম্মদ সাল্লামের সাহাবি নগদ হয়তো দশ মিনিট দেরি করে এসেছে তার সামান তাকে গ্রহণ করলেন না তার মানে বর্তমানে আমাদের যে প্রেক্ষাপট তাতে আমি কয়েকটা বিষয় লক্ষ্য করছি যে এদের থাকার জায়গা হবে নাম তার প্রমাণ আপনি বাস্তব পাবেন একটু খেয়াল করে দেখুন যে একটা সাহাবি যিনি মোহাম্মদ সাথে যুদ্ধ করলেন শহীদ হয়ে গেলেন তাকে বলছেন জাহান্নামী তাহলে যে মানুষরা মাদ্রাসার আদায় করতে আসে এলাকা এলাকা জুড়ে বাচ্চারা মাদ্রাসার আদায় করতে আসে ওই মাদ্রাসার আদায়ের সময় কিছু টাকা পকেটে রেখে দেয় কিছু টাকা দিয়ে বসে সিঙ্গারা খায় মিষ্টির দোকানে বলেন এই লোক কি করে ক্ষমা পাবে ও যদি সারা জীবন তাহাজ্যদের সলাত আদায় করে একে কেউ ক্ষমা করতে পারবে না আল্লাহ নিজে বলেছেন আমি জুলুমকে আমার উপরে অস্বীকার করে নিয়েছি জুলুমকে হারাম করে নিয়েছি যারা মাদ্রাসা আদায় করে আদায় করার কিছুটা পার্সেন্টেজ পকেটে রেখে দেয় কিছুটা পার্সেন্টেজ দিয়ে রাস্তাঘাটে খায় মনে রাখেন ভালো করে যে এইসব ব্যক্তিদেরকে জাহান নামে যেতে হবে এরা চা আমানতের খেয়ামত করছে টাকাটা দশের টাকাটা হচ্ছে দশের দুই যারা পঞ্চায়েতের প্রধান মেম্বার ইত্যাদি যারা রাস্তাঘাট করে দিচ্ছে আরে সরকার বলছে যে এত ফিট রাস্তা করে দাও এত টাকা বরাদ্দ তো এক লাখ টাকার রাস্তা পঞ্চাশ হাজার টাকা দিয়ে করে দিচ্ছে পঞ্চাশ হাজার টাকা পকেটে সারা জীবন যদি তাহাজ পড়ে তো এই ব্যক্তি জান্নাত তো দূরের কথা জান্নাতের ঘ্রাণও পাবে না কত ভয়ঙ্কর পরিস্থিতি আরে মসজিদের ক্যাশিয়ার মসজিদের ইমামদার মতোয়াল্লি তার কাছে টাকা থাকে সে টাকাটাকে খরচ করে ফেলে তার খেয়াল থাকে না আমি ক টাকা রাখলাম আর ক টাকা খরচ করলাম এ ব্যক্তির জন্য জান্নাত যাওয়া কষ্টকর হয়ে যাবে তার মানে বুঝতে হবে যে একদম মেম্বার থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে যারা যেখানে দায়িত্ব পালন করছে ওই দায়িত্ব পালনকারী ব্যক্তিরা চরম বিপদের মধ্যে রয়েছে কেননা আমানতের খেয়ানতকারী কখনোই জান্নাতে প্রবেশ করবে না আমানতের খেয়ানত কত বড় কঠিন একটা জিনিস খুব কঠিন জিনিস আল্লাহ সোবানা তালা আমাদেরকে যেন ভালোভাবে সঠিকভাবে দারিতার উপরে এই পৃথিবীতে টিকে থাকার তৌফিকতা করুক আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ আবু বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এই পৃথিবীর বুকে চারটি জিনিস যদি কোনো ব্যক্তির কাছে থাকে বাদ বাকি যা আছে সব যদি হারিয়ে যায় তার কোনো সমস্যা নাই এই পৃথিবীর বুকে চারটে জিনিস যদি মানুষের কাছে থাকে কারো কাছে থাকে তো পৃথিবীর আর যদি সব হারিয়ে যায় তাহলে তার কোনো সমস্যা নাই এক এক নম্বর বলছে যে তার কাছে যদি দারিতা থাকে যে টাকাটা আপনার কাছে দেওয়া হলো ওই টাকাটা ওভাবে রেখে দেওয়ার নামে আমানতদারিতা আর টাকাটাকে খরচ করে আবার টাকা দেওয়ার নামে চাত্মসাত যে টাকা যেভাবে উঠবে যে টাকা যে অবস্থায় থাকবে ওই অবস্থায় রেখে দিতে হবে আপনি ইটভাটায় চাকরি করেন আপনার বেতন আট হাজার টাকা আপনি তিনতলা বাড়ি দেন কি করে হয় মানুষ পাগল আপনি গ্রামের মেম্বার আপনার বেতন পাঁচ হাজার টাকা আপনি কুড়ি লাখ টাকা দিয়ে জমি কিনেন ফেরাউন টিকতে পারেনি কামান টিকতে পারেনি হারুন টিকতে পারেনি সবাই মরবে আপনিও মরবে তবে মরাটা ভালো মরলে সুবিধার হয় মরাটা ভালো মরলে সুবিধা হয় চারটি জিনিস যার কাছে থাকবে বাদ বাকি সব যদি হারিয়ে যায় তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছে ওই ব্যক্তি সাকসেস এক আমানতদারিতা মানুষ আমানত রাখলে তার খেয়ালত আমি করব না আমানতদারিতা দুই সত্য কথা সত্য কথা যার মধ্যে থাকবে সে চাপ যাই হোক না কেন বুলডুজার চলে যাক বুকের উপর দিয়ে কেউ পিস্তল দিয়ে গুলি মেরে শেষ করে দিক কিন্তু সত্য কথা বলতে হবে তিন সে ব্যক্তি যে খাওয়া খানা পিনা মানে খাবার দাবার যে খাবে ওটা যেন হালাল হয় এভাবে পরপর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বেশ কিছু কথা বললেন যে এই বিষয়গুলো যদি কারোর মধ্যে থাকে তাহলে সে ব্যক্তি কি করবে সবচেয়ে হারিয়ে যায় আর কোনো সমস্যা নাই সম্পদ হারিয়ে যেতেই পারে আপত্তি নেই কিন্তু আমানতদারিতে থাকতে হবে সত্যবাদী থাকতে হবে আল্লাহ ভীরু থাকতে হবে আর চার নম্বরে যেটা বললাম তাহলে এই কাজগুলো যদি কারো থাকে তাহলে সে ব্যক্তি পৃথিবীতে সব হারিয়ে গেল টেনশন তার নাই অর্থাৎ আমানতদারিতা খুব কঠিন জিনিস কারণ আমানতদারিতা একটু ইদিক উদিক হয়ে গেলে মুশকিল হয়ে যাবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে একজন ব্যক্তি এসে বলছে যে আল্লাহ রসুল আপনি মাল বন্টন করছেন ঠিকঠাক করে করুন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম অবাক হয়ে গেছেন যে আমাকে বলছে মাল বন্টন ঠিকঠাক করে করুন মানে আশ্চর্য ব্যাপার মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছে আমি যদি মাল বন্টন ঠিকঠাক না করি পৃথিবীতে কে করবে পৃথিবীতে কে ঠিকঠাক করবে কারণ কি কারণে পরের মাল আপনি নিয়েছেন আজকে রাস্তা যেগুলো হচ্ছে এটা হচ্ছে মানুষের অধিকার আজকে আপনি ব্যবসায়ী একটু এক একটা গম একটা ধান একটা চাল একটা বুট একটা কিছু কম দিয়েছেন ওটা আপনি মানুষের খেয়ানত করলেন আমানতের আমানতের খেয়ানত করলেন অতএব এই আমানতদারিতা আপনার মধ্যে থাকতে হবে কারণ আমানতদারিতা যার মধ্যে নাই ও মুনাফিকের অন্যতম একজন আমানতদারিতা যার মধ্যে নাই সে ব্যক্তি জাহান নামের মধ্যে প্রবেশ করবে দলিল আবু হরাই রাজিউল্লাহ বলেন রসুল সাল্লাম বলেছেন যে কিয়ামতের মাঠে কিছু কিছু মানুষকে আমি দেখব তাদের পিঠের উপরে কাঁধের উপরে উট থাকবে উঠ অনেকগুলো উট থাকবে তো এক একটা উট চিৎকার করবে তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দেখে তারা বলবে যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমাদেরকে একটু আমাকে একটু বাঁচান না তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলবে যে আমি কি তোমাকে পূর্বে বলিনি যে আল্লাহর সামনে এ অবস্থায় উঠো না তাহলে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর সামনে কিছু করতে পারবো না রসুল সাল্লাম বলছে একই হাদিস বলছে কিছু লোককে আমি দেখব তার কাঁধের উপরে গরু গরু তার নিজের ভাষায় চিৎকার করছে তখন সে ব্যক্তি মোহাম্মদ সাল্লাহামকে খুঁজে বলবে যে আল্লাহ রসুল আজকে আমাকে একটু বাঁচান না তখন মোহাম্মদ সাল্লাহাম বলবে আমি কি পৃথিবীতে বলিনি যে আমি তোমার জন্য কিছুই করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত তুমি এটাকে ত্যাগ না করছো অর্থাৎ আজকে আমি আল্লাহর সামনে কিছু করতে পারছি না একই হাদিসে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন যে কিছু মানুষকে দেখবো তার পিঠের উপরে কাজের উপরে ছাগল চিৎকার করছে তখন সে আমাকে খুঁজে বলবে আল্লাহ রসুল আমাকে বাঁচান তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলবে আমি কি পূর্বে বলিনি যে আমি তোমাকে আল্লাহ সোমানাতাল্লার সামনে কিছুই করতে পারবো না কিছুই করতে পারবো না তার মানে বোঝা যাচ্ছে যে কিয়ামতের মাঠে তার পরিস্থিতি হবে খুবই ভয়াবহ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছে আমি আল্লাহর সামনে কিছু করতে পারবো না তার মানে পরিস্থিতি কত ভয়াবহ কত জটিল হয়ে যাবে এই যে আমানতদারিতা এজন্য সবসময় সর্ব অবস্থায় যখনই আপনার যে অবস্থায় থাকুন না কেন আমানতদারিতার চেষ্টা করবেন আপনার কাছে যে যা রাখতে দিবে যে যা আপনার কাছে রাখতে দিবে ওই অবস্থায় তাকে রাখতে হবে ওই অবস্থায় তাকে রাখতে হবে নইলে ওই কিয়ামতের মাঠে ওই বিচারের মাঠ পাড়ি দেওয়া আপনার আমার জন্য খুবই ভয়াবহ এবং খুবই পরিস্থিতি জটিল হয়ে যাবে আয়সা রাজিয়াল্লাহ আমাকে কিছু এলাকার মানুষ বলছে যে নওজুবিল্লা উনি না করেছেন একবার একটা দুর্নাম রোডে ছিল হার হারিয়ে যাওয়ার সময় উনি না করেছেন নওজুবিল্লা এই কথা বলেছেন তো আইসা রাজিয়াল কাছে যখন যাওয়া হলো সংবাদটা দেওয়া হলো উনি চমকে গিয়ে বলছেন কে বলেছে তা কে বলেছে তো বলছে যে অমুক একটা ব্যক্তি বলেছে তো আরেকজন শুনে বলছে ওই ব্যক্তি জাহান্নামী তখন আরেক ব্যক্তি বলছে জিনা ওরা তো বদরের সাহাবি রসুল সাল্লাম বলছে যে বদরের সাহাবিরা জান্নাতে যাবে না জেনে একটা রিপোর্ট রটিয়েছিলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আয়েশা রাজিয়াল্লাহ তালার উপরে উনত্রিশ দিন রাগ করেছিলেন ওনার জীবনে এটা সবচেয়ে বড় রাগ উনত্রিশ দিন রাগ করেছিলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আয়েশা রাজিয়াল্লাহ তালার বাড়িতে যেতেন মানে আবু বক্কারের বাড়িতে যেতেন আর বলতেন কি খবর ভালো আছো আয়েশা রাজিয়াল্লাহ আল্লাহ বলতেন জি ভালো আছে এটুকুই তো একজন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছে লোকে তো এইসব এইসব বলছে তুমি কি করেছো অন্যায়টা যদি করো তো বলে দাও তখন আয়েশা রাজিলা তোমরা বলছে আমি যদি বলি হ্যাঁ তাহলে মিথ্যাকে সত্য করা হবে আর আমি যদি বলি না তাহলে একটা অন্যরকম ঘটনা হয়ে যাবে আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করলাম আল্লাহ আমার যা করে করবে এবং আমি ইয়াকুব আলাই সালাতু সালামের মতো ধৈর্য ধারণ করলাম ইয়াকুব আলাই সালাতু সালামের মতো ধৈর্য ধারণ করলাম মানে কেমন ধৈর্য ওই যে ইয়াকুব আল্লাহ সালাতামের ছেলেরা ইউসুফ আল্লাহ সাল্লাতামকে বেচে দিয়েছিল মিশরের বা বাচ্চা আব্দুল আজিজের কাছে বিক্রি করে দিয়েছিল আব্দুল আজিজের বাড়িতে সে বড় হতে লাগলো সুন্দর চেহারা পৃথিবীর শ্রেষ্ঠ একটা মানুষ যার সৌন্দর্য দেখে নারীরা ফলের বদলে হাত কেটে ফেলেছিল এত সুন্দর নবী তিনি যখন চুলেখা তাকে কুপ্রস্তাব দিল জেনার প্রস্তাব দিল তখন আল্লাহ সোমানা তাল্লাহকে বলেছিল আল্লাহ তুমি আমাকে জেনা থেকে বাঁচাও ইউসুফ আল্লাহ সাল্লাম যখন দৌড়াচ্ছিলেন দরজাগুলা সব ছিল আল্লাহ সোমানা তাল্লাহ ইশারায় দরজাগুলোকে খুলে দেওয়া হয় যেই শেষ গেটে বেরোচ্ছে এমত অবস্থায় আব্দুল আজিজ অর্থাৎ মিশরের বাচ্চা হাজির হয়ে গেছে আর পেছন থেকে তার জামাটা ছিঁড়া সঙ্গে সঙ্গে তার স্ত্রী বলছে জুলেখা বলছে যে বাচ্চা আপনি দেখেন আপনার এই লোক খুব খারাপ লোক আমার সাথে জেনা করার চেষ্টা করেছে তাকে এখনই হত্যা করুন নইলে জেলখানায় দিয়ে দিন আব্দুল আজিজ মনের মধ্যে বলছে আরে এত সুন্দর মানুষ এই কাজ করতে পারে তো যাই তার স্ত্রীর কারণে তাকে দিয়ে দেওয়া হলো জেলখানায় বারো বছর তিনি জেলখানার মধ্যে কাটালেন কাটানোর সময় আপনাকে আমি দেখাচ্ছি যে কেমন ধৈর্য আর আমানতদারিতা কাকে বলে আমানতদারিতা অত বড় একটা নারী জেনার জন্য বলেছে সে তার নিজের আমানতকে রক্ষা করে পালাচ্ছে আমানতকে রক্ষা করার জন্য বারো বছর জেলের মধ্যে আছে এবার রাজা বারো বছর পর রাত্রেবেলায় ঘুমিয়ে স্বপ্ন দেখছে যে সাতটা মোটা তাজা ধানের শীষ সাতটা চিকন পাতলা ধানের শীষকে খেয়ে ফেলছে আর সাতটা মোটা তাজা গাভী সাতটা রোগা গাভীকে খেয়ে ফেলছে তখন তিনি বলছেন যে আমি এরকম একটা স্বপ্ন দেখলাম এই স্বপ্নের ব্যাখ্যা কে দিবে তো গোটা এলাকা খুঁজে বলছে ব্যাখ্যা নাই তখন বলছে ব্যাখ্যা একজন দিতে পারে কে তো বলছে ওই যে বন্দি করে রেখেছেন সত্যবাদী একজন মানুষ যাকে বারো বছর যাবৎ বন্দি করে রেখেছেন তো তিনি বলছেন জি আমি যেতে পারি ব্যাখ্যা দিতে পারি তবে জুলাকাকে স্বীকার করতে বলো যে আমি নির্দোষ ছিলাম আমি এতদিন পর্যন্ত আমি আমার অবস্থা কি হতে পারে ধৈর্য কাকে বলে দেখেন তো আপনি আমি একটু বিপদে পড়লে বলি যে আমরা তাহাজত পড়ি আমরা ফজরের নামাজ মিস করি না আমরা এই করি সেই করি আল্লাহ আমাদের উপরে এত মুসিবত দিয়েছেন আরে উনি জেলা করেননি তারপরে বারো বছরের জেলে কিচ্ছু না টেনশন নাই চুপচাপ বসে আছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে উটের ঘুড়ি চাপিয়ে দিয়েছেন মাথার উপরে আর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মেয়ে ফাতেমা রাজে রাজিয়াল আমি এসে আল্লাহকে বলছে আল্লাহ তুমি ধরো তুমি ধরো আমার আব্বাকে কষ্ট দিয়েছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এই ঘটনার বারো বছর পর আবু জেহেল মারা যাচ্ছে যুদ্ধের ময়দানে বারো বছর পর আল্লাহ সুবাহ তালা তার প্রতিশোধ নিচ্ছে আর আমরা সামান্যতে আমরা নিজেকে হারিয়ে ফেলি আমানতদারিতা খুব কঠিন জিনিস তিনি তার আমানতকে রক্ষা করেছিলেন কেমন আমানত কারণ রাজার বাড়িতে বড় হয়েছিলেন রাজার স্ত্রী তার কাছে আমানত ছিল তাকে মায়ের চোখে দেখা কিংবা মনিবের চোখে দেখা তিনি তাই করেছেন এই আমানতকে রক্ষা করতে গিয়ে একজন নবী বারো বছর জেল খেটেছেন এটুকুই ঘটনা এটুকুই বলার জন্য এত বড় লম্বা কথা যে আমানতকে রক্ষা করার জন্য বারো বছর জেল কেটেছেন কিন্তু উনি বলতে পারতেন যে না আমি সব কাজ করিনি প্রমাণ করেন এই করেন সেই করেন তিনি কিচ্ছু বলেননি তিনি আমানতকে রক্ষা করার জন্য বারো বছর জেল কেটেছেন অথবা আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে যে আমানতদারিতা খুব কঠিন জিনিস কারণ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন যে কিয়ামতের মাঠে ওই ব্যক্তি উত্তম হবে যার চরিত্র উত্তম চরিত্র উত্তম যদি যার হবে তার মধ্যে থাকবে কি আমানতদারিতা থাকবে তার মধ্যে আমানত দায়িত্ব থাকবে এখন একটা জিনিস আপনি দিলেন এক একজনকে পাঁচশো টাকা দিলেন ভাই এই টাকাটা রেখে দাও যখন আমার দরকার হবে তখন আমি নিব দশ বছর পর টাকাটা চাইছেন ওই টাকাটা দিচ্ছে আপনাকে এই লোক হচ্ছে আমানতদারী লোক এই লোক হচ্ছে আমানতদারী লোক আর আজকে আমাদের যত রকমের যত নেতা রয়েছে সব আত্মসাথী সব এদেরকে দেখে রাখেন কেয়ামতের মাঠে এদের অবস্থা কীভাবে দেখেন কত বড় লজ্জাজনক ব্যাপার তাই তো বলি যে পঞ্চায়েতের প্রধান মেম্বার প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাইকে এটা ভাবি যে ঘর আসলো আঠারো জনের ঘর দিয়েছেন দশ জনাকে আর আটখান ঘর আপনি খেয়ে নিলেন রসুল সাল্লাম বলছে কিয়ামতের মাঠে এক শ্রেণীর মানুষ থাকবে যারা পৃথিবীর বুকে আত্মসাত করত ও বাড়ি ঘর হোক কিংবা পাটের বীজ হোক কিংবা কোনো কিছু হোক যখন আত্মসাত করবে তো তার পেছনে এরকম একটা লাঠি গুজা থাকবে এরকম একটা লাঠির গুজা থাকবে আর লাঠির মাথায় একটা বিশাল বড় পতাকা থাকবে আর পতাকায় লেখা থাকবে গাদ্দার জি গাদ্দার আরবি শব্দ কেয়ামতের মাঠে কত বড় হেয় প্রতিপন্ন হবেন আপনি খালি দেখে রাখেন দুনিয়ার বুকের মানুষদেরকে যারা আমানতের খেয়ালত করে দেখলেই চিনতে পারবেন যে একবারে লাঠির মাথায় পতাকা থাকবে আর পতাকায় লিখা দেবে গাদ্দার তখন আপনি সেদিন দেখবেন ভাববেন ও বুঝতে পেরেছি তোমার সম্পদ কেন হয়েছিল তুমি গাদ্দার সেই দিনের অপমান সবচেয়ে বড় অপমান পৃথিবীর অপমানে কিছু যায় আসে না সেই দিনের অপমান হচ্ছে সবচেয়ে বড় অপমান যার পিঠের পেছনে লাঠি ঝোলানো থাকবে লাঠি থাকবে পতাকা থাকবে আর লেখা থাকবে গাদ্দার এ হচ্ছে গাদ্দার যে যত বড় গাদ্দারি করেছে অত বড় পতাকা থাকবে আর অত বড় লেখা থাকবে গোটা দুনিয়ার মানুষ তাকে দেখবে যে ওহো এ তো মেম্বার ছিল এ তো প্রধান ছিল এ তো পঞ্চায়েতের কর্মী ছিল এ তো অমুকের হেডমাস্টার ছিল এ তো অমুক মসজিদের মোতোয়াল্লি ছিল অমুক মসজিদের ক্যাশিয়ার ছিল এই ব্যক্তি হয়তো গাদ্দার এইভাবে লিখা থাকবে গাদ্দার কত বড় অপমানের পজিশন সেদিকে আসবে খেয়াল করেন এইসব গাদ্দার থেকে আল্লাহ সুবাহ জাহান নামের মধ্যে প্রবেশ করাবেন সুতরাং আমানতদারিতা হচ্ছে উত্তম চরিত্রের অন্যতম একটা নমুনা এই নমুনাকে আমাদের মধ্যে ইউটিলাইজ করতে হবে ব্যবহার করতে হবে তবে কোনো কিছুর দায়িত্বে না যাওয়াই ভালো কোনো কিছুর দায়িত্বে না যাওয়াই ভালো তবে দায়িত্ব যদি পড়ে যায় তাহলে বুঝে রেখেন খুব যাকে তাকে দায়িত্ব দেওয়া হয় না খুব কষ্ট করে মেহনত করে কারোর সম্পদকে সংরক্ষণের নামই হচ্ছে আমানতদারিতা আল্লাহ সুবাহতালা আমাদের সবাইকে আমানতদারি হওয়ার তৌফিক আদা করুক আল্লাহ আমিন আমাদের মধ্যে যে ভুল ত্রুটি হয়েছে বিগত দিনে সেই ভুল ত্রুটি মানুষের কাছে গিয়ে ক্ষমা চেয়ে চাওয়ার জন্য আমাদেরকে আল্লাহ সেই মন মানসিকতা তৈরি করে দিক আল্লাহ আমিন হে আমার প্রতিপালক তুমি রহমান তুমি দয়াবান আজকে ভারতবর্ষের মুখে সাত লাখের উপরে করোনা ভাইরাস জানি না আগামী দিন আমাদের পরিস্থিতি কি আসবে এই করোনা ভাইরাসকে দূর করে পৃথিবীকে সুশান্তিময় বসবাসের যোগ্য করে তোলো আল্লাহ আমিন হে আমার প্রতিপালক আমাদের কথায় বলায় চলায় সবসময় ভুল হতে থাকে এই ভুলকে তুমি ভুল হিসাবে গ্রহণ করো না আল্লাহ আমিন হে আমার প্রতিপালক যারা কবরের মধ্যে রয়েছে রয়েছে জানি না কি হালে রয়েছে তাদের অবস্থা খুবই ভয়াবহ খারাপ বলে আমরা মনে করি তারা দুয়ার মহতাজ তারা যেন সঠিকভাবে আমাদের আমল থেকে তারা যেন কিছুটা আমল নামা তাদের আমল নামায় যুক্ত হয়ে কবরের শাস্তি লঘু করো আল্লাহ আমিন আমার প্রতিপালক বিশ্বের দরবারে ডক্টর জাকির নায়ক আল্লাহ হোসেন সাইদি আমারও যেন সমহিমায় দাওয়াতের কাজ করতে পারে তার জন্য তুমি তৌফিক আদা করো আল্লাহ আমিন এ আমার প্রতিপালক আমরা জানি হালাল রুজি ছাড়া মানুষ এর কোনো ইবাদতি কবুল হবে না আমরা যেন আমাদের হালাল রুজি নিয়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করতে পারি তার জন্য তুমি তৌফিক আদা করো আল্লাহ আমিন আল্লাহ সাল্লি আলাই আল্লাহ আলিক আলাই